thank you তুমিটা বদলে গেছো হায় আজ স্কুলের পথে আমি একলা হেঁটে যাই খুঁজে ফিরি তোমায় হারে কোথায় তোমায় পাই সেই রাতের কথা তোমায় আজও কি ভাবায় সেই রাতে তুমিটা বদলে গেছো হায় আজ স্কুলের পথে একলা হেঁটে যাই খুঁজে ফিরে তোমায় কোথায় তোমায় পাই দেখতে শোনা তুমি দেখতে শোনা আমার প্রাণহীন দেহ দেখতে শোনা সইতে পারবে না তুমি সইতে পারবে না আমার রক্ত মাথা আকাশের গান সইতে পারবে না দেখতে এসো না তুমি দেখতে এসো না আমার প্রাণহীন নিথর দেহ দেখতে এসো জড়িয়ে আমার গিটারের ওই শুভ রাজ শোনাবো কারে তোর জন্যে লেখা সব কবিতায় আর গান রোজ নিশিতে কাঁদায় রে এই পাগলের প্রাণ ভয় পেয়ে আজ রে কাকে ধরবে জড়িয়ে কবিতায় আর গান রোজ নিশিতেই কাঁদায় রে এই পাগলের প্রাণ দেখতে এসো না তুমি দেখতে এসো না আমার প্রাণহীন নিথর দেহ দেখতে এসো না শুইতে পারবে না তুমি শুইতে পারবে না আমার রক্ত মাখা লাশের ঘ্রাণ শুইতে পারবে না দেখতে সোনা তুমি দেখতে সোনা আমার প্রাণহীন নিথর দেহ দেখতে সোনা সুর আজ ভাঙাবে তোমার ঘুম যেই সুর ভাসবে কানে পোড়াবে তোমায় খুব আমার লাশ কাটা ঘরের ভাঙা জানালায় উঁকি দিয়ে দেখে নিও সেজ দেখাটা হায় আমার কান্না ভেজা সুর আজ ভাঙাবে তোমার ঘুম যেই সুরাত ভাসবে কানে পোড়াবে তোমায় খুব দেখতে এসো না তুমি দেখতে এসো না আমার প্রাণহীন নিথর দেহ দেখতে এসো না শুইতে পারবে না তুমি সইতে পারবে না আমার রক্ত মাখা লাশের গান সইতে পারবে না so oh, now.